আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমরো চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আজকে দেখাবো যে আপনি ফেসবুক যে চালান তো ফেসবুকের নিরাপত্তা কতটুকু আছে সেই বিষয়টা তো একটা নিউজ আছে যে আঠাশ তারিখের মধ্যে নাকি ফেসবুক অফ করে দিবে যদি প্রোটেক্টর অপশানটা না চালু থাকে তো সেক্ষেত্রে প্রোটেক্টর অপশানে কী কী আছে চলুন দেখা যাক আর কেন অফ করে দিবে কারণ এটা হলো ফেসবুকের একটা আপডেট তো তারা যদি সিকিউরিটি ভালো মতো না পায় আপনার তাহলে আপনার তো অ্যাকাউন্টটা নষ্ট করে দিতেই পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো আপনি যাবেন ফেসবুকে তো আমি ফেসবুকে গেলাম আমার আইডিতে যাওয়ার পরে ঠিক আমার হোম পেজে আসলাম হোম পেজে আসার পরে আপনারা যাবেন সেটিংসে সেটিংসে গেলেন যাওয়ার পরে সেটিংস থেকে এখানে আসবেন দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ঠিক আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে গেলেন ইনে যাওয়ার পরে এখানে দেখেন check check your important security setting এটা একটা অপশন ঠিক আছে আর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা একটা অপশন তো এখানে পাসওয়ার্ড তো মোটামুটি এই জিনিসগুলো খুব প্রয়োজনীয় তো এখানে দেখেন check your important security settings কী কী আছে তো এখানে লেখা আছে দেখেন we'll take you through some step to help protect your account মানে আমার অ্যাকাউন্টকে নিরাপত্তা দিবে তো কিছু স্টেপ আমাকে ফলো করতে হবে তো দেখেন আমার পাসওয়ার্ড ইজ ওকে তো যাদের পাসওয়ার্ড মোটামুটি ঠিক নাই তো তারা কি করবেন তারা শুধুমাত্র নাম দিবেন আর নাম্বার দিবেন এমন কিছু না নাম দিবেন নাম্বার দেবেন তার সাথে কিছু সিম্বল দেবেন যেমন অ্যাট দ্য রেট তারপরে সেমিকলন কমা এমন কিছু দিবেন দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডটা সেট করবেন সেট করলে আপনি এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড দিলে আপনার আগের পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে নতুন যেটা দিবেন সেটা আর কি রিটাইপ করবেন নতুনটা দিবেন দিয়ে আবার রিটাইপ করবেন অবশ্যই স্ট্রং দিতে হবে তাহলে ফেসবুক থেকে কখনো আপনার অ্যাকাউন্ট হ্যাকও হবে না আর আপনি অনেকটা নিরাপত্তা থাকবেন নিরাপত্তা থাকবেন তো দেখেন এখানে বলছে যে পাসওয়ার্ড টিপস আপনাকে একটু দিছে এটা একটু ফলো করবেন তো এখানে পাসওয়ার্ডটা কাউকে দিতে বারণ করছে লাস্টের স্টেপে ফার্স্টে বলছে choose password you don't use anywhere else online তো দেখেন এটা বিষয়গুলো আপনি পড়ে নেবেন তো এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন যদি আপনার ওকে থাকে তাহলে ওকে আর যদি না থাকে তাহলে আপনারা ওইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন যেমন করে বললাম তো এখানে দেখেন লগ ইন অ্যালার্ট তিনটা অপশন আছে তার আগে আমি turn on two factor authentication এটা অন করে নেই এটা করার ফলে কি হয় আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে চাইলো তো সহজে হ্যাক করতে পারবে না প্রথমত আপনার এখানে একটা মেইল আসবে বা মেসেজ আসবে তো ওই কোডটা দিতে হবে তারপরে হবে তো সেক্ষেত্রে এটা একটা বিশাল বড় একটা সিকিউরিটি তো এটা করার জন্য আপনারা কী করবেন এখানে বলছেন add an extra layer of security to your account তার মানে অ্যাকাউন্টের জন্য একটা এক্সট্রা নিরাপত্তা এটা ঠিক আছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো সিকিউরিটি টিপসটা পরে নেবেন তাহলে বুঝতে পারবেন তো গেট স্টার্টেডে দিবেন দেওয়ার পরে দেখেন যে আমারও নাই যেহেতু আমি প্রোটেক্টটা করি নাই আঠাশ তারিখের আগে অবশ্যই আপনারা এটা করে নেবেন নাহলে অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে তখন আবার সমস্যা তো সবাই এটা করে নেবেন আপনাদের জন্য এটা অনেক উপকারী হবে তো টেক্সট মেসেজে দিবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনি যে ফেসবুক আইডি নাম্বারটা দিছিলেন যে ফেসবুক আইডি খোলার সময় সেই নাম্বারটা এখানে আছে শো করতেছে তো আপনি এটা যদি না দিতে চান তো আপনি এনাদার নাম্বার যোগ করতে পারেন দিয়ে কন্টিনিউ দেবেন বা যেটা আছে সেটাই দিতে পারেন তো এটা দিয়ে আমি দিলাম যেহেতু আমি এটা দিয়ে খুঁজছিলাম তো দিয়ে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আমার ফোনে একটা কোড চলে আসবে তো কোডটা চলে আসার পরে আমি কোডটা দিব দেখেন zero six five four double five তো আমি কোডটা দিই তারপরে এটা কন্টিনিউ দিলাম দেওয়ার পরে দেখেন আমার টু ফ্যাক্টরটা চালু হয়ে গেছে এদের ডান দিলাম তো দেখেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি চেক ইম্পর্টেন্ট সিকিউরিটি দিলাম এখানে দেখেন টিক্সিন উঠছে তার মানে আগে আমাকে অ্যালার্ট দিত এখন টিক্সিন উঠছে তো এখন আমি turn on log in alert তো লগ ইন অ্যালার্টে গেলাম গিয়ে এই যে তিনটা অপশনই আছে ফেসবুক মেসেঞ্জার ইমেল তো তিনটাই আমি অন করে দিলাম আমার নিরাপত্তার জন্য টার্ন অন করে দিলাম দেওয়ার পরে দেখেন আমারটা নোটিফিকেশন অলরেডি ওরা দিয়ে দিছে তো অলরেডি অন হয়ে গেছে তো দেখেন তিনটা অপশনই ওকে হয়েছে তো আপনারা যখন এই তিনটা অপশনই ওকে করবেন তখন আপনাদের অ্যাকাউন্টটা পুরোপুরি একটা সিকিউরিটির মধ্যে থাকবে যাতে হ্যাক হবে না অ্যান্ড ফেসবুক থেকেও আপনাকে কোনো ওয়ার্নিং দিতে পারবে না এমনকি আপনার অ্যাকাউন্টটাও কখনো হারিয়ে যাবে না তো ফেসবুক চায় যে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকুক বা একটা অ্যাকাউন্টটা আপনি খুব ভালোভাবে রাখতে চান তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই সেটিংসগুলো করে নেবেন তো এই সেটিংস থেকে আপনারা আইডি ডিজেবল হওয়া বা হ্যাক হওয়া বা ফেসবুকের ওয়ার্নিং থেকে সহজেই বাঁচতে পারবেন তো দেখেন আমার এখানে একটা গ্রিন কালারের ব্যাস আসছে তো password okay two factor authentication on log in alert on তো মোটামুটি আমার সব কিছু ওকে আছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে like comment share and subscribe করবেন এবং আমার পাশেই যাবেন আল্লাহ হাফিজ